এখানে কোনো মন্দির আছে डुबी দেবো হ্যাঁ রেডি থাকে রেডি থাকে পুরো ওরকম থাকে ওটা মালাগুলো ওইখান থেকে নিয়ে আসি দুটো ডানা থেকে বানাতে নিয়ে ডানা তো জলটা না বাঁহাতে আচ্ছা বাঁহাতে জলটা বাঁহাতে জলটা না জলটা নিয়ে এবার বাঁহাতে ঢালো আবার হ্যাঁ এবার মা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত পিবা তৎপরে অভ্যন্তর সুতি মঙ্গল মঙ্গলকে বরেণ্য বরদ শুভ নারায়ণ নমস্কৃত সর্ব কর্মণি কারয়ে মাধব কি মাধব হৃদি অয়মা রম্ভে সুহায় ভবতু হাতিয়ে প্রণাম কর নম হরি নম হরি নম শ্রী হরি পাখাতো দিকু ডান হাতটা পাতো হ্যাঁ জলটা জল না মাথার ডান হাতটা পাতো হ্যাঁ, তরঙ্গ গিরিরাজ গৃহ বিদারী লঙ্কার কারী হরিপদ রজ বিহারী গঙ্গা পূর্ণ তব নদী রং উপকারী বারি গঙ্গে চ যমুনা চৈব গদাবরী নর্বিদু সিন্ধু কাবেরী জলেশ্রী সন্দেহীন গুরু জলটা থেকে এটা যেটা সম্পর্ক ও ভাই মা দিয়ে দাও হুম জোড়াত করো বলো পাদক পাহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখরা মূর্খরা গঙ্গা গঙ্গৈব নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা ফুলের জায়গাটা আপনি সরে নাও নাও একটু জল দিয়ে দাও ফুলের উপরে হ্যাঁ ফুলটা হাত ফুলটা হাত দাও বলো পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্পের চয়া বকের নিচ বর্ষা হবে বলতে নামটা ফুল তুলে নাও ছোট তোমার আসনে ধরবে তোমার আসনে ধরবে তুমি Yeah.